কি দেখাইতেছেন আপনি এগুলি ওই কি দেখাইতেছি আমি তো লাগাইতেছি একবার বলেন লাগাইতেছি আমি কাকে কি বলতেছেন আপনি জানেন হ্যাঁ মেয়ে মানুষটা কি দেখাইতেছেন আপনি জানেন আপনি লাগাই দিতেছেন কেন এই যে আমি লাগাইতেছি লাগানো তো ভালো সবাই লাগায় দাঁড়ান আপনার আমি দেখাইতেছি ও কি কইছে আমি এটা বলতে পারবো না আমি তোমাদের দেখা দিতেছি Okay. Считать потери Суммы погибают на сцене Снова один, прогуляюсь без тени Заливаю лик, поцелуй на шее Эй, эй, камень дома Правда назад, черный каскад Вижу твой взгляд, степь на горят Мог тебя